走回这边了，走回这边了。

إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দেশবাসী প্রবাস জীবন থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা ভালো করেই জানেন যে সিলেটের ফেঞ্চুগঞ্জ একটি জায়গাতে আমাদের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হল্লার গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে তা আপনারা জানেন আর আমরা আসলে এই মুহূর্তটাতে প্রায় প্রত্যেকটা দিন কোনো না কোনো মাহফিলে থাকি আর সাধারণত আমাদের যারা সহিয়াকিদার দায়ী রয়েছেন তাদের উচিত হলো যে আমরা অনেকেই ফেসবুকে কখনো কখনো পোস্টার পোস্ট করি আবার কখনো কখনো পোস্টার পোস্ট করি না এটা এই জন্যই করি না এই জন্যই যে শত্রুরা ওত পেতে থাকে আর আব্দুর রাজিক বিন ইউসুফকে হামলা করা এবং এর আগে দেখলাম আমাদের আরেকজন দায়ী এম হাসিবুর রহমান ওনার গাড়ি বহরও দেখলাম যে হামলা করা হয়েছে আসলে এইভাবে হামলা করার মূল উদ্দেশ্য হলো ইসলাম এবং আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ইসলামের দুশ্মনরা যেমনিভাবে আলী রাজিয়াল্লাহ তালাহকে ইবনে মুলজিম নামের খারেজিরা রাতের অন্ধকারে ফজর নামাজের সময়ে আক্রমণ করেছে তেমনিভাবে সেই অব্যাহত ধারাটা এখনও রয়ে গেছে মহান আল্লাহ বলেছেন ইয়া হাসরতান আলাল ইবাদ ইমা ইয়াতিহিম মির রসুলিন ইল্লা কান ওবিহি উন সুরা ইয়াসিনের তিরিশ নাম্বার আয়াত যে এমন কোনো নবী আম্বিয়া ছিল না যাদেরকে তাদের দিনের জন্য তাদেরকে কষ্ট সহ্য করতে না হয়েছে একটা জিনিস চিন্তা করুন আমরা প্রত্যেক দিন নিজেদের বাড়ি নিজেদের ঘর নিজেদের সব কিছু ফেলে দিয়ে মাসের পর মাস আমরা রাস্তার মধ্যে আছি সেই অক্টোবরের শেষ দিক থেকে শুরু করেছি আমরা এই পর্যন্ত এই প্রতিদিন কোনো না কোনো কোথাও আমাদের যারা মানে সকল মহরা মহলের আলেমদের দেখেন আলেমদের মধ্যে বিভিন্ন বিষয় নেমতনাক্য থাকতে পারে এটা আমাদের ঘরোয়া বিষয় এটা আমাদের ঘরোয়া বিষয় সে যে কোনো আলেম হোক না কেন সে যে কোনো মাসলাকের আলেম হোক না কেন তার গাড়ি বহরে হামলা করা বা তাকে প্রতিহত করা এগুলো আসলে একটি কুচুকরি মহল যারা ইসলাম বিরোধী আমার মনে হয় নাস্তিকদের এগুলো ষড়যন্ত্র আর বিশেষ করে আব্দুর রাজিব বিন ইউসুফের খোরদারা বক্তব্যর কারণেই মূলত তার উপরে হামলা হয়েছে এম হাফসিবুর রহমান খোরদারা বিভিন্ন বক্তব্যের কারণেই তারা আজকে হামলার শিকার হচ্ছেন এজন্য এটা আমাদের আলেমদের জন্য একটা অশানি সংকেত আমাদের উচিত হলো যে প্রত্যেক আলেমকে অবশ্যই মহান আল্লাহর উপর ভরসা করা বেশি বেশি করে আউদুবিল্লাহ ইসলামিল আলিম মিন শাইতনির রজিম মিনহামজিহি ও নফসিহি বিভিন্ন রকমের দোয়া কালাম দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আর ইসলাম প্রচার করতে গেলে এই ধরনের বাধা বিপত্তি আসবেই তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন যারা এদেশে আমরা এদেশে ট্যাক্স দিয়ে চলি আমরা আমাদের গাড়ির ইনকামিং ট্যাক্স দিচ্ছি বাড়ির ট্যাক্স দিচ্ছি রাস্তায় চলাচল করা ট্যাক্স দিচ্ছি আমরা এই দেশের আমরা এই দেশের আমরা এই দেশের মধ্যে বসবাস করেছি সুতরাং কোনো মানুষের যদি মতদর্শগত দ্বন্দ্ব থাকে সেটার জন্য সেমিনার আছে সেম্প্রোজামি আছে মোনাজারা আছে মোনাকষা আছে বিভিন্ন ডিবেট আছে এখন বর্তমানে অনলাইনে বিভিন্ন জায়গায় ডিবেট করা যাচ্ছে কিন্তু শত্রুতার শত্রুতার জেট ধরে কাউকে আক্রমণ করা বা কারো বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ এজন্য আমি মনে করি এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই তীব্র অবস্থান নেওয়া উচিত এবং এই সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত না করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয় এই জন্য আমি মনে করব সমস্ত মাসলাকের আলেমদের ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের যারা গাড়ি বহরে হামলা করে যারা চোরাগপ্তা হামলা করে বা এই ধরনের জঙ্গি কায়দায় যারা হামলা করে তাদেরকে অবশ্যই উচিত এই দেশে তাদের কঠোর শাস্তি বিধান করা নবী সাল্লাহ আলিয়াল্লাম বখারি মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন রিয়াদুসলহীনের পাঁচশো একাত্তর নম্বর হাদিস মাংসালিম আল মুসলিমুন মিল্লিসানিহি ওয়া ইয়াদিহি প্রত্যেক মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং যার হাত এবং জবান দ্বারা আরেকজন লোক নিরাপদে থাকে আরেকজন মুসলিম নিরাপদে থাকে যদি আমরা সত্যিকার অর্থে নবী প্রেমের দাবি করে থাকি তাহলে তো নবী সাল্লাহ আলাইস্লামের হাদিসের শিক্ষা এটা নয় যে আত্মগোপন করে কোনো মানুষের মধ্যে এই ধরনের হামলা হামলা করা বা এই ধরনের অবমাননা করা কার্যক্রম করা তার অবিলম্বে আমাদের প্রত্যেক দিনী ভাই বিশেষ করে যারা সহি হাদিসের অনুসারী রয়েছেন প্রত্যেকেই যদি এখন থেকে সতর্ক না হন আর যারা আমাদের বিভিন্ন মাহফিলে দাওয়াত দিচ্ছেন তাদের উচিত হলো এই বিষয়গুলোকে এই বিষয়গুলোকে তদারকি করা এবং কারণ রসুল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়ালিয়াউমিল আখির ফালিকরমি দঈফ মুসলিম শরীফের হাদিস সমস্ত আল্লাহ এবং পরকালকে যারা ভয় করে তারা যেন মেহমানের মর্যাদার দিকে খেয়াল রাখে মেহমানকে যেন একরাম করে মেহমানকে যেন এহতেরাম করে কিন্তু দেখা যাচ্ছে যে মাহফিল কমিটির লোকেরা বক্তাদেরকে দাওয়াত দিলে বক্তাদের ওয়াজ শেষ হয়ে গেলেই সারা রাত্র গাড়িতে পড়ে আছে না বাড়িতে মরে যাচ্ছে না কোনো কিছু হয়েছে এগুলোর দিকে কোনো খেয়াল রাখা হয় না এজন্য আমি মনে করি প্রত্যেকটা মাহফিল কমিটির লোকরা যারা আমাদেরকে দাওয়াত দেবেন তাদের এই বিষয়গুলো ষষ্ঠ মানে মানে তদারকি করা উচিত কিন্তু আমরা দেখছি যে আসলে এগুলো খুব অসানের সংকেত ওই দিন এক দায়ীর গাড়ি বাংলো আজকে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের গাড়ি বাংলো এর এক বছর আগে আমিও জামালপুর একটি জায়গা আসার সময় গাড়ি বহরের উপর হামলা করা হয়েছে এই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং আমাদের নিজেদের কাদা সুযোগ চুরাচুরি বন্ধ করে এখন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধের ভিত্তিতে আমাদের এই ধরনের কাজগুলোকে চিহ্নিত করা উচিত যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এই এই এই আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি দৃষ্টি নিবন্ধন করব অবশ্যই এই ধরনের নেককারজনক যারা ঘটা দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী সংবিধান বিরোধী যারা কার্যক্রম করছে তাদেরকে কঠোর আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেওয়া উচিত মনে রাখবেন এক এক একটা আব্দুর রাজ্জাক তৈরি করতে তিরিশ বছর সময় লেগেছে এক একটা আব্দুর রাজ্জাক ঘরে ঘরে জন্মগ্রহণ করবে না এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং সুন্নার পক্ষে কথা বলতে যে এর অতীতেও অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন আমরা সকলেই সমভাবে হচ্ছি আমাদের একমাত্র হেফাজতকারী মহান আল্লাহ ওমাইয়া তাওয়াক্কালু আল্লাহ ফাহুয়া হাসবুহু আমরা আল্লাহর উপরই পূর্ণ তাওয়াক্কুল করি কারণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তারপরও আমরা বলবো যে এই ধরনের কাজ একমাত্র ওই সমস্ত লোকেরাই করে যে সমস্ত লোকেরা হাসাদের বহির্ভূত হয়ে শয়তানের প্ররোচনায় হয়ে এই ধরনের কাজ করে আমরা তাদের বিরুদ্ধে গালিগালাস করব না আমরা শুধুমাত্র বলবো এইগুলো কখনোই মাজহাবে হানাফির শিক্ষা নয় এগুলো কখনো আহমেদ রেজা খান বেরোলবি সৈয়দ বেরোলবি সন্নিয়াতের শিক্ষা নয় তারা প্রকৃত শিক্ষা থেকে বের হয়ে এগুলো হলো সন্ত্রাসীদের শিক্ষা এজন্য এই সন্ত্রাসীদের কোনো স্থান সন্ত্রাসীদের কোনো ঠাই বাংলাদেশের জমিনে হবে না ইনশাল্লাহ এই জন্য আমি মনে করি এই ধরনের কথা এর আগেও দেখলাম যে বিভিন্ন জায়গায় দরবারে দরবারে মারামারি হতো বিভিন্ন জায়গায় দরবারে দরবারে কিলাকিলি হতো এখন এগুলো আমাদের ব্যক্তিবিদ্বেষে এখন আমাদের গাড়ি বহরে হামলা করা হয় আমাদের ব্যক্তিগত মানে অবস্থানের উপর হামলা করা হয় এই জন্য আমি সমস্ত দিনী ভাইদেরকে বলবো যখনই শুনবেন যে বিভিন্ন জায়গায় ভালো একজন আলেম গিয়েছেন অন্তত হক কথা বলেন সে যেই মাসলাকে রক না কেন চেষ্টা করবেন সমস্ত ওই কাছের লোকরা যাওয়ার আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু নিজেদের প্রচার করা না এই যে আমরা যে বিভিন্ন সময় স্ট্যাটাস দেই যারা কাছে আসেন আসবেন এই জন্যই বলি কারণ নবী সাল্লাহ আলিয়াল্লাম তিনিও নুসরা চেয়েছেন নুসরা না নুসরা চাওয়ার জন্যই তিনি মদিনায় গিয়েছেন মদিনাবাসীরা তাকে নুসরা দিয়েছে এই জন্য নুসরা এটা সন্ন্যার কাজ এই জন্য আসেন আমরা এই ধরনের নেককারজনক লোকদেরকে শাস্তির আওতায় আনি এবং এদেরকে এদেরকে কঠিন শাস্তি যেন দেওয়া হয় মোহান রবুল আলমী যেন আল্লাহ এদেরকে হেফাজত করে এই জন্যই আমি মনে করি যে এই ধরনের কার্যক্রম যারা চালিয়েছে তারা ইসলামের দুশ্মন তারা আলেমদের দুশ্মন তারা তাওহিদের দুশ্মন তারা ইমান এবং ইসলামের দুশ্মন মহান আল্লাহ তালাই আমাদের উত্তম নিরাপত্তা নিরাপত্তা দানকারী আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করি আমাদের গাড়িবহর হামলা করে আমাদের এক একজন আলেমকে গুম হত্যা খুন করে কখনো সত্যর এই খোলা দরজা সত্যের এই বাতায়নকে বন্ধ করা যাবে না কত যা আকম বাসাই রমির রব্বিক ফামা নাব সরফ আলী নাফস আল্লাহর পক্ষ থেকে যে সত্যের আলোকবর্তীকে এসেছে তা মানুষের সামনে তুলে ধরতে হবে তাই সিলেটে মসজিদ ভাঙা হয়েছে এর আগেও আমরা তীব্র প্রতিবাদ করেছি সিলেটের মসজিদের সন্ত্রাসী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে সিলেট এলাকায় এই যে গাড়িবহরের উপর হামলা করা এই সমস্ত জঙ্গিদের চিহ্নিত করে তাদের কঠিন শাস্তি প্রদান করতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রিয় শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সহ এবং এম হাফিজ হাফিজিবুর হাফিজিবুর রহমান সহ যারাই বাংলাদেশে দাওয়াতি কাজ করে যে মাসলাকের লোক হোক না কেন মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন এই সমস্ত সন্ত্রাসীদের কাছ থেকে তাই আমরাও আমিও সফর অবস্থাতে আছি তাই মানে হঠাৎ করে লাইভে আসতে হলো আমি খবরটা চিন্তা করে দেখলাম যে আসলে এটা আমাদের আমাদের অবশ্যই এই ব্যাপারে আমাদের প্রতিবাদ করা উচিত মহান রাবুল আলমিন আমাদের সকলকেই সকলকেই এক কাতারে আসার তৌফিক দান করুন আলেমদের মধ্যে কোনো মতানৈক্য থাকলে আলেমরা এক কাতারে আমি চেষ্টা করছি এই জন্যই কিন্তু আমি কোনো ভিডিও পোস্ট এখন খুব কম করি কেননা আমি চেষ্টা করছি যে আলেমদের বিদ্বেষগুলো কমিয়ে দিয়ে এসব নাস্তিক দেশ বিরোধী ইমান বিরোধী এই সমস্ত লোকদের বিরুদ্ধে বলার চেষ্টা করছি মহান আল্লাহ জানো আমাদের সকলকেই এক মঞ্চে হয়ে কাজ করার তৌফিক দান করুন আলেমদের মতে ভালোবাসা ভাতৃত্ব তৈরি করে দিন যেমন আমাদের উদারতার কিন্তু শেষ নেই ডাক্তার এনায়তুল্লাহ আবদুল্লাহ আব্বাসি হাফেজাহুল্লাহকে আমাদের রাসুদুল্লাহ গালিফ স্যার নিজে টেলিফোন করে কথা বলেছেন এই যে ভালোবাসা যে একটা সম্প্রীতি আমাদের দেশে শুরু হয়েছে এই জন্য আমাদের উচিত হলো যে আমাদের নিজেদের অন্তর্কন্দল বন্ধ করে এই মুহূর্তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করা মহান রাবুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুন আজ এই পর্যন্তই সম্মানিত উপস্থিতি আজকে কুমিল্লায় আছি আজকে কুমিল্লা জগৎপুর বুড়িচং থানা একটি মাহফিল রয়েছে সবার কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন সকলকেই তাগুদের হাত থেকে এ সমস্ত বাতিল পন্থীদের হাত থেকে রক্ষা করেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত